ও সুন্দরী ও সুন্দরী সুন্দরী ঠিক আছে বলছি এটা মা এক কিলো করে জানতে বলছি আর যাবো ব্যাগ দাও টাকা দাও ওই নিয়ে যা ব্যাগ কিন্তু আমি এই খরচাই করবো oh, কিন্তু আমি বস আনবই কাজে যদি তাহলে বন্ধুর সাথে মিশবো এইবারে তোকে খাবো অনেক ও কাকা এক কিলো গোশ বাকি দেবে ঠিক আছে তোমার বাড়িতে আজ খেয়েই যাব শালা এখনো তোমার বন্ধ হচ্ছে না ও কাকা মাল তো এখন বসা ঠিক আছে ঠিক আছে কোথায় যাচ্ছ বস খাবো তো তুমি দেখো তো ঠিক আছে এবার তো দোকান সামনে Oh no! কিছু হচ্ছে না তো দোকান ছেড়ে চলে এলি